হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন গেট ডট আইও এক্সচেঞ্জ শোনা যাচ্ছে বা শোনা গেছে কিছুদিন আগে যে বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে আসলে ব্যাপারটা কি এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে গেট ডট গেডাটায়োতে আমরা বাংলাদেশ থেকে ট্রেডিং করতে পারবো নাকি পারবো না ইন্ডিয়া থেকে ট্রেডিং করতে পারবো নাকি পারবো না আর পারলেও কিভাবে পারবো আর না পারলেও আমাদের যে অ্যাসেটগুলো আছে যদি থেকে থাকে কারো সেই অ্যাসেটগুলোর কি হলো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনারা যারা ট্রেডিংয়ের সাথে জড়িত আছেন অথবা ক্রিপ্টো মার্কেট নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবেন যে গেট ডট আইও হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে নাইন্থ র্যাঙ্কিং একটা crypto market crypto exchange service এই সার্ভিসটা নিতে পারছিলাম এটা নিতে নেওয়ার অনেক সময় প্রয়োজন হয় কারণ অনেক কয়েন বা টোকেন আছে যেটা এখনও বাইন্যান্সে লিস্টেড হয়নি যেটা অনেক পরিচিত অথবা দেখা যায় যে আমাদের অন্যান্য যে এক্সচেঞ্জ আছে প্যানকেক সোয়াব বা আদার্স এগুলো থেকে এক্সচেঞ্জ করতে খরচ বেশি হচ্ছে সেইটা আমাদের গেট ট্রেডিং করা তুলনামূলক সহজ যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি বেবি ডগি আমাদের বাইন্যান্সে এখনও পাওয়া যাচ্ছে না এটা গেট থেকে ট্রেডিং করা যাচ্ছে সো আমরা এখানে এখন ট্রেডিং করতে পারবো না কি পারবো না ট্রেডিং করতে গেলে আমাদের যে ব্যালেন্সগুলো থাকবে ব্যালেন্সগুলো এখানে আটকে যাবে নাকি আমরা এখান থেকে খুব সুন্দর করে উইড্র দিতে পারবো অথবা কি হবে কি হচ্ছে আসলে এই ব্যান হওয়ার অর্থটা কি এটা দিয়ে কী বোঝাচ্ছে সেসব বিষয়ে আপনাদের সাথে আজকে পরিষ্কার কথা বলবো আর সেই সাথে সাথে যদি আপনি গেট ডট আইওতে এখনও অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট আইডি দিয়ে ভেরিফাই করে নিয়ে আপনি সেখানে নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন কি হচ্ছে কেন ট্রেড করতে পারবেন সেটাও আমি ভিডিওর পরের দিকে বলছি তবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবে সার্চ করলে অথবা গুগলে সার্চ করলে আপনি অনেক আর্টিকেল পাবেন অনেক ভিডিও পাবেন যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে গেডোটাইও ব্যান করা হয়েছে কথাটা সত্যি এখানে দেখতে পাচ্ছেন আমি গেডোটাইয়ের সাপোর্টে যোগাযোগ করেছিলাম সেখান থেকে আমাকে কিছু মেসেজ দেওয়া হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে গেট ডট আইও থেকে কি বাংলাদেশকে ব্যান করা হয়েছে নাকি তারা বলেছে হ্যাঁ এটা প্রোহাবিটেড করা হয়েছে অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে দেন আমি তারা আমাকে বলেছিল যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন আমি এটা পড়লাম তারপরে পরিষ্কার হওয়ার জন্য তাদেরকে আবার প্রশ্ন করলাম দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি currently I have some funds share can I withdraw it মানে আমি প্রথম যে সংশয়টা আমাদের মনে কাজ করে যে আমার যে অ্যাসেটটা আছে এটাকে এখানে আটকে যাবে নাকি সেটা জিজ্ঞেস করেছি যে বর্তমানে আমার এখানে কিছু ফান্ড আছে এটা আমি উইড্রো পার করতে পারবো নাকি তারা আমাকে উত্তর দিয়েছে ইয়েস ইউ ক্যান হ্যাঁ আপনি পারবেন তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে তাহলে এটা উজ্জ্বল করতে পারবো তাহলে আমার ট্রেডিংয়ের সমস্যা কী এখানে আমি আরও জানার জন্য একটু ঘুরিয়ে প্রশ্ন করেছি লিখেছি if I continue to trade here from Bangladesh is there any risk of my withdrawal being blocked আমি বলেছি যে বাংলাদেশ থেকে যদি আমি এখানে এখনও ট্রেড করি তাহলে এই ধরনের কোনো সুযোগ আছে নাকি যে আমার যে উইথড্রল এটা ব্লক করা হবে বা উইথড্রল হবে না এই ধরনের কোনো সমস্যা হবে তারা আমাকে লিখেছে by this time only spot trading are allowed from your location dear user বলেছে আপনার লোকেশন থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এখন এখানে শুধু স্পট ট্রেড করা যাচ্ছে আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমামই স্পট ট্রেড করে থাকেন কারণ ফিউচার ট্রেড অনেক ঝুঁকি ঝুঁকি সাপেক্ষ ব্যাপার এটা আমি নিজেও করি না আর আমি কাউকে রিকমেন্ডও করি না তবুও যদি আপনি কখনও করতে চান সেটা অবশ্যই নিজের রিস্কে আপনি করতেই পারেন স্পট ট্রেড যদি আপনি করতে চান গেট ডট যে কোনো টোকেন নিয়ে তাদের এক্সচেঞ্জে যেসব টোকেন লিস্টেড আছে এই ধরনের যে কোনো টোকেন নিয়ে আপনি যদি স্পট ট্রেড করতে চান আপনি এখান থেকে অনায়াসে স্পট ট্রেড করতে পারবেন স্পট ট্রেডটা বাংলাদেশের জন্য ব্যান করা হয়নি অন্যান্য যে ট্রেড আছে ফিউচার ট্রেড বলেন পিটুপি বলেন এগুলো বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে আপনি এখানে অনায়াসে একটা টোকেন কিনতে পারবেন স্পট ট্রেডিংয়ে সেল করতে পারবেন প্রফিট উইথড্র করতে পারবেন আপনার ব্যালেন্স এখান থেকে অনায়াসে আগের মতোই যেভাবে উইথড্র করছিলেন সেভাবে উইথড্র করতে পারবেন সো আমাদের গেট ওতে ট্রেড করার কোনো সমস্যা নেই এবং আপনার ব্যালেন্স যে কোনো সময় আটকে যেতে পারে নাকি হঠাৎ করে ব্যান হয়ে যেতে যেতে পারে নাকি এই ধরনের কোনো চিন্তা করার কোনো দরকার নেই কারণ এটা এই ধরনের ঘটনা যদি ঘটে তার বেশ কিছুদিন আগে এখানে এই এক্সচেঞ্জ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন কারণ এইসব এক্সচেঞ্জ হঠাৎ করে মুহূর্তের মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা কার্যকর করে না এই জন্যে আমাদের টেনশনের কিছু নেই নিশ্চিন্তে আমরা এখানে ট্রেডিং করতে পারছি গেডর সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন যদি আমার জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো জানা না থাকলেও আমি তাদের সাপোর্ট থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করব এবং যখন সঠিক উত্তরটা পাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন